অমন রমজানের ওই রোজার শেষ এলো কুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগিত অমন রমজানের ওই রোজার শেষ এলো কুশিরিত তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা দে ঝাকাত মুর্দা মুসলিমেরা বাঙাইতে নিয়ে তোর সোনা দানা বালাখানা সবরাহিল্লা দে জাকাত মুরদা মুসলিমেরাত বাঙাইতে নিত ওমর রমজানের রই রোজার শেষ এলো খুশিরি তুই আপনাকে আজ পিলিয়ে দেশন আসমানি তাগিদ আজ পড়বি ঈদের নামাজ রে মন এই সেই ঈদগাহে আজ পড়বি ঈদের নামাজ রে মন এই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ আজ পড়ে ঈদের নামাজ রে মন এই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ মরম জানে রই রোজার শেষ এলো খুশিরি তুই আপনাকে আজ পিলিয়ে দেশুন আসমানি তাগি আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর ভীষণ কিল ইসলামে মরি আজ ভুলে যা তোর দুস্ত দুশমন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিষণিকিল ইসলামে মরি ওমরম জানে রই রোজার শেষে এলো কুশিরিত তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ যারা জীবন বরে রাখছে রোজা নিত্য উপবাসী সেই গরিব মিস কিনে দে যা কিছু মফি যারা জীবন বরে রাখছে রোজা নিত্য উপবাসী সে পেয়াতে মিস কিনে দে যা কিছু মুফিদ ওমর রমজানে রয়ে রোজার শেষে এলো খুশিরিত তুই আপনাকে আজ পিলিয়ে দে শুন আসমানে তাগি ডাল হৃদয়ের তস্তরিতে শিরিনি তাওহিদের তোর দাওয়াত কবুল করবেন হজরত হই মনে উমি ডাল হৃদয়ের তস্তরিতে শিরিনি তাওহিদের তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উমি ওমর রমজানের রোজার শেষে এলো কুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন শুন আসমানে তাগি তোরে মারল চুড়ে জীবন জুড়ে ইট পাথর যারা সেই পাতর দিয়ে তুহুল রেখড়ে প্রেমের মসজিদ তোরে মারল চুড়ে জীবন জুড়ে ইট পাতর যারা সেই পাতর দিয়ে তুল রে গড়ে প্রেমের মসজিদ ওমর রমজানের রোজার শেষ এলো কুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে তাগি আসমানে তাগি